আরে চাঁদ সাহেব আমি আমার মেয়ের খাটে শুয়েছিলাম তখনই এই শালা এসে আমাকে তুলে নিয়ে জঙ্গলের দিকে নিয়ে গেল ওহ নেশার ঘরে কোনটা মা কোনটা মেয়ে সেটাই তো ভুলে গেছি আরে জজ আমি নিজের চোখে দেখেছি এই সালাই বুড়িকে জঙ্গলের দিকে টানতে টানতে নিয়ে গেছিল আরে কাকা আমি মুরুক্ষ সুরুক্ষ মানুষ আমি যখন এই শালাকে দেখি বুড়িকে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে তখন আমি একে জিজ্ঞেস করি বুড়িকে নিয়ে কোথায় আছিস এই শালা বলে জঙ্গলে মঙ্গল করতে যাচ্ছি আমি তো জজ সাহেব এত সাক্ষী প্রমাণের পর এটাই প্রমাণিত হয় যে এই শালাই বুড়িকে জঙ্গলের দিকে টানতে টানতে নিয়ে গেছিল তাই আমি শাস্তি হিসাবে ওরটা কেটে দেওয়ার অনুমতি চাইছি এই আমারটা আবার কোন সালা কাটবে এইবার তা কাটা পড়বে এত সব উল্টো পাল্টা কথা শোনার পর আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে এই সালাই বুড়িকে টানতে টানতে নিয়ে জঙ্গলের দিকে গিয়েছিল তাই শাস্তি হিসাবে ওর শরীর থেকে ওইটা আলাদা করা হবে ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো ওই আমারটা কোন শালা কাটবে না আমি আমারটা কাটতে দেব না ওই কে কাটবি আই শালা এই শালা বুড়ো তোকে আজকে আমি মেরেই ফেলবো শালা ওই নে তোকে আজ মেরেই ফেলবো শালা তোকে আজ গলা থেকে শ্বাস করে মেরে ফেলবো শালা এই শালা আর কাটবি কাটতে আসবি আমার শালা এই ও আমারটা কাটতে এসেছিল তাই ওকে আমি মেরে ফেলেছি এবার তোকেও মেরে ফেলবো তুই যদি আমার কাটতে আসিস বুঝেছিস সাদা বুড়ো 啊哈好啊哈哈！